হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আর্নিংস মাস্টার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমি রিপন আজকে কামিং চ্যাটের একটা নতুন আপডেট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো কামিং চ্যাটের একটা নতুন আপডেট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ওপেন করে রেখেছি এখান থেকে আমি আপডেটটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং এই আপডেটটা সবার জন্য কামিং চ্যাট যত ইউজার রয়েছেন সবার জন্য খুবই ধামাকাদার হতে চলেছে তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের খুশি করার মতো একটা খবর আজকে দিতে পারবো এবং এই খুশির যে সংবাদটা দিব এবং এটা খুবই তাড়াতাড়ি আমাদের সবার জন্য যারা আমরা কামিং চ্যাট নিয়ে এতদিন আশায় বসেছিলাম বিশেষ করে কেএসএক্স টোকেনটার ব্যাপারে যারা আশাবাদী তাদের জন্য খুবই ধামাকাদার হতে চলেছে আর সেই সাথে যারা এখনও কামিং চ্যাট অ্যাপসটাকে রেজিস্ট্রেশন করেননি অথবা কামিং চ্যাটে এখনও কাজ করেননি কেএসএক্স মাইনিং করেননি তারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কামিং চ্যাটের ডাউনলোড লিঙ্ক এবং কোড দিয়ে দিব সেটাতে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে কাজ শুরু করতে পারবেন সময় এখনও আছে হয়তো যারা আগে থেকে করছে তাদের সমান সমান যেতে সময় লাগবে কিন্তু যদি শুরু করেন আজকে তাহলে কিছু হয়তো খুব অল্প দিনের মধ্যে ভালো একটা আর্নিংস আপনারা এখান থেকে পাবেন আর সেই সাথে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা বিষয় একটু সতর্ক করে দিই কামিং চ্যাট বিভিন্ন সময়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আপনারা জানেন এনএফটি দিচ্ছে সেই এনএফটি নিয়ে এনএফটি দেওয়া নিয়ে বেশ বড় বড় স্ক্যাম হচ্ছে যেটা কামিং চ্যাটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছে তাই আপনারা একটু সাবধান থাকবেন কামিং চ্যাটের যে এনএফটি বিষয়ক বিষয়গুলো এগুলো একটু না জেনে আপনারা হচ্ছে যেখানে সেখানে ক্লিক করবেন না তাহলে হয়তো আপনার যে অ্যাসেটগুলো রয়েছে যেটা যেটাকে আপনারা খুব তাড়াতাড়ি হয়তো উইথড্র করতে পারবেন সেগুলো হারানোর একটা সম্ভাবনা থাকবে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের যে টপিক্সটার উপরে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আশায় ছিলাম আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে দুই হাজার বাইশের অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার বলতে প্রথম তিন মাসের মধ্যে মার্চের মধ্যে আমরা হয়তো কেসেক্স টোকেনটাকে সেল করতে পারবো এবং এখান থেকে আমাদের প্রফিটটাকে বুক করতে পারবো এবং সেই সাথে আপনারা যারা এসবিটিসি ক্লেম করেছেন এসবিটিসিটাকেও সব করা যাবে এবং সেই সাথে মিনি টোকেন যেটা রয়েছে মিনি টোকেনটাকেও সব করা যাবে সমাধান নাই আর এসবিটিসি যারা এখনও ক্লেম করেননি বা ক্লেম কিভাবে করতে হয় জানেন না তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে সেখানে যুক্ত হয়ে থাকবেন আমার টুইটার হ্যান্ডেল ফলো করবেন আমি সেখানে কিছু টিপস আপনারা দিয়ে দিব আপনাদের দিয়ে দিব সেটা দেখে আপনারা এসবিটিসি ক্লেম করতে পারবেন বিনামূল্যে এই যে যে অ্যাসেটগুলো আমাদেরকে কামিং চার্ট থেকে দেওয়া হয়েছে এটা তারা কথা দিয়েছিল ফার্স্ট কোয়ার্টারের মধ্যে হচ্ছে সফ করা যাবে অর্থাৎ সেল করা যাবে সেই বিষয়ে তারা আরও একটা নতুন আপডেট দিয়েছে এবং তারা ডেটটা বলে দিয়েছে কবে নাগাদ এটা করা যাবে এখানে যে টুইটটা আমি ওপেন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন এই টুইটটাতেই বলা হয়েছে কি কি কামিং চ্যাটের বর্তমানে অনগোয়িং আছে এবং কোনটা কোনটা আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে ongoing NFT market phase three যেটা অলরেডি চলে এসছে এবং আমরা সেখানে এনএফটি বাইসেল অর্ডার বসাচ্ছি সেল হচ্ছে আর তারপর আছে শেরপা এক্স ডিএক্স এটাও চলে এসে চলে এসছে আপনার অ্যাপসের মধ্যে দেখতে পাবেন সে শেরপা এক্স ডিএক্স আছে এবং রেপুটেশন ওয়ারেন্ট সিস্টেম এটা হচ্ছে আপনারা আপনার কামিং চ্যাট আইডিতে ঢুকলে দেখতে পাবেন আপনার প্রোফাইলের নিচে ঠিক আপনার ছবিটার নিচে কয়েকটা পাখি বা এই ধরনের কয়েকটা স্যাম্বল দেওয়া হয়েছে ওইটাই হচ্ছে আপনার রেপুটেশন ওয়ারেন্ট সিস্টেম আপনি যত ভালো রেপুটেড থাকবেন এই অ্যাপসের মধ্যে তত বেশি এই ধরনের সিম্বল আপনি পাবেন এটারও একটা ক্রেডিট পরবর্তীতে রয়েছে এবং সেই সাথে রয়েছে ইউনিসোয়াপ বা ChainX web three browser connection এটা হচ্ছে সোয়াপের ব্যাপারটা এটা নিয়ে মেইনলি আজকে আমরা কথা বলবো এবং ভবিষ্যতে তাদের এনএফটি গেমিং আসছে এনএফটি মার্কেট ফেস ফোর আসছে এবং রয়্যালটি পেমেন্ট আসছে তো এইগুলা মোটামুটি এই মুহূর্তে কথা না বললেও চলবে তাতে ভিডিও লম্বা হবে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এইখানে দেখুন কামিং চ্যাটের যে একটা তারা শিডিউল ওয়ারি একটা আপডেট এখানে দিয়েছে এখানে তারা দিয়ে দিয়েছে জানুয়ারিতে তাদের কি কি এখানে এসছে এই যে জানুয়ারিতে এখানে এই বিষয়গুলো জানুয়ারিতে তারা নিয়ে এসেছে এখানে লেখা আছে এনএফটি মার্কেট ফেস টু যেটা আপনারা দেখতে পেয়েছেন শেরপা এক্স ওয়ালেট দেখতে পেয়েছেন Sherpa X web three browser connection এটাও দেখা গেছে অ্যাপসের মধ্যে আপনারা দেখেছেন শেরপা এক্স মেইন নেট এটাও অ্যাপসের মধ্যে দেখা গেছে এরপরে আরও একটা ডেট এখানে আছে সেটা হচ্ছে twenty six June twenty six জুনে এখানে লিখে দিয়েছে রেপুটেশন ওয়ারেন্ট সিস্টেম এটা আমি কিছুক্ষণ আগে বলেছি এটা কি এরপরে দশ ফেব্রুয়ারিতে এসেছে এনএফটি মার্কেট ফেস থ্রি যেটা অ্যাপসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এনএফটি বাইসেলিটির মধ্যে চলছে এরপরে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সেই ডেটটা যেটার জন্য আমরা অপেক্ষায় আছি সেটা হচ্ছে যে আমাদের যে কেএসএক্সটা আমরা মাইনিং করেছি সেই কে সিক্সটা এবং যে এসবিটিসিটা আমরা ক্লেম করেছি এসবিটিসিটা এবং মিনি পয়েন্টটা আমরা কবে নাগাদ নিজেরা এটাকে সোয়াপ করতে পারবো সোয়াপ কবে নাগাদ আসবে এইখানে সেই বিষয়টা তারা বলে দিয়েছে তো এটা যদি একটু এখানে এখানে স্পষ্ট করে বলা রয়েছে সাতারো ফেব্রুয়ারি অর্থাৎ যে সতেরো ফেব্রুয়ারি সামনে আসছে মাত্র কয়েকদিন কয়েকদিন পরে আজকে এগারো তারিখ আর মাত্র পাঁচ দিন পরে অর্থাৎ ছয় দিনের মাথায় আমরা হচ্ছে আমাদের শেরপা এক্স যে সোয়াপটা এটার নাম হচ্ছে সো সোয়াপ এই সোয়াপটা থেকে আমরা আমাদের যে কেস এক্সটা রয়েছে যেটা অ্যাভেলেবেল ব্যালেন্সে আছে এইটাকে আমরা সেল করতে পারবো ট্রেডিং করতে পারবো সেই সাথে যে এসবিটিসিটা রয়েছে সেটাকেও করতে পারবো সোয়াপ এবং সেই সাথে আমাদের যে মিনি পয়েন্টটা রয়েছে সেটাকেও আমরা এখান থেকে সোয়াপ করতে পারবো এর জন্যে আমাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে না বা নক করতে হবে না যেমন এর আগে আমাদেরকে সিআইডি সেভেনকে নক করতে হতো তার কাছে সেল করতে হতো এই ধরনের ব্যাপার জন্য বসে থাকতে হবে না এখান থেকে আমরা সরাসরি এটাকে সোয়াপ করে নিতে পারবো তো সেটা সেই ডেটটা হচ্ছে সতেরো তারিখ তবে এইখানে হয়তো কিছু সমস্যা থাকতে পারে যেটা আমি মনে করছি কারণ এখানে মার্সে আপনারা দেখতে পাচ্ছেন মার্সে এখানে তারা লিখেছে শেরপা এক্স ডিএক্স সোয়া ফেজ টু অর্থাৎ এটা এখন ফেজ ওয়ানে আসবে এই সোয়াপটা যেটা মার্চে ফেজ টুতে আসবে অর্থাৎ এই যখন ফেজ ওয়ানে আসবে এখানে কিছু সমস্যা থাকতে পারে হয়তো কিছু জ্যাম থাকতে পারে বাঘ থাকতে পারে এইগুলাকে আমাদেরকে ফেস করে হয়তো সোয়াপ করতে হবে একটু ধৈর্য ধরে আর মার্চের দিকে এটা একেবারে ফ্রিলি সোয়াপ করা যাবে এখান থেকে আপনারা সোয়াপ করে নিতে পারবেন তো কিভাবে সোয়াপ করে নেবেন সেটা আমি অবশ্যই পরবর্তী একটা ভিডিওতে যখন এই সোয়াপটা আসবে সতেরো তারিখে আমি পরবর্তী একটা ভিডিওতে দেখে দেখিয়ে দেব অবশ্যই আমি লাইভ সোয়াপ করে আপনাদেরকে দেখাবো সেই পর্যন্ত আপনারা এই চ্যানেলের সাথে থাকবেন এবং সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে রাখবেন যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে প্রথমেই নোটিফিকেশনটা পৌঁছে যায় কারণ কেস এক্সটা নিয়ে আমরা সবাই আপনি আমি সবাই খুবই আশাবাদী তো এই হচ্ছে আজকের কেএসএক্সের আপডেট এবং আমাদের কামিং চ্যাট অ্যাপসের গুরুত্বপূর্ণ আপডেটটা পরবর্তী যে আপডেট আসবে সেই ভিডিওর জন্য সাথে থাকবেন এবং আমার সোশ্যাল মিডিয়ার চ্যানেলগুলোতে জয়েন হয়ে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে